how to get first one thousand subscriber on YouTube তো বন্ধুরা আজকে আমি এই বিষয়টা নিয়েই তোমাদের সঙ্গে কথা বলবো তো এক হাজার সাবস্ক্রাইবার কীভাবে তোমরা পূরণ করবে তোমাদের ফার্স্ট এক হাজার সাবস্ক্রাইবার সেটি নিয়েই আজকে কথা বলবো তো পুরো ভিডিওটি দেখতে হবে দেখলে তুমি বুঝবে না দেখলে বুঝবে না কিছুই তো এখন কথা হচ্ছে আমি তোমাদেরকে সিম্পল পাঁচটা টিপস টিপস বলবো না পাঁচটি জিনিস শিখিয়ে দিব বা বলবো যেগুলো জানলে তোমার উপকারে আসবে রিসেন্টলি আমার চ্যানেলটি ভাইরাল হয়ে গেছে তো আমি এই টিপসগুলো অ্যাপ্লাই করছিলাম যার কারণে ভাইরাল হয়েছে এবং এইগুলো যে কোনো চ্যানেলকে ভাইরাল করার একমাত্র মাধ্যম হিসেবে কাজ করে তো বন্ধুরা দেখা যাক সেই টিপস বা জিনিসগুলো কি যেগুলো একটি চ্যানেলকে ভাইরাল করতে পারে আর তোমার ফার্স্ট ওয়ান কে সাবস্ক্রাইবার অবশ্যই কমপ্লিট করে নিতে পারো এই টিপসগুলো অনুসরণ করার মাধ্যমে তো এখানে আমি বলবো আমরা যারা প্রথমে ইউটিউবার হতে চাই বা ইউটিউবে আসি তারা কিন্তু অল ইন ওয়ান মানে একটা চ্যানেলকেই অল ইন ওয়ান বানিয়ে ফেলি এই জিনিসটা করা যাবে না একদিন দিলাম খাওয়ার ভিডিও আরেকদিন দিলাম ব্লগিং ভিডিও আরেকদিন দিলাম ইউটিউবিং ভিডিও আরেকদিন দিলাম খেলাধুলার ভিডিও এই ধরনের করা যাবে না তুমি ফার্স্ট অফ অল যে কোনো একটা বিষয় নিয়ে ভিডিও বানানো তৈরি করবে এবং সেই টপিকের উপরেই ভিডিও দেওয়া শুরু করবে তো তোমাকে যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে যে ক্যাটাগরির মাধ্যমে তুমি ভিডিও দিতে পারো এক্ষেত্রে তোমরা কিভাবে ক্যাটাগরিটা চয়েস করতে পারো সেটি বলি তুমি যে ক্যাটাগরিতে ভালো তুমি যে জিনিসটা বেশি ভালো পারো সেই ক্যাটাগরির উপরই তুমি ভিডিও বানানো শুরু করো তাহলে তুমি টু বি অনেস্ট খুব দ্রুতই সাকসেস হতে পারবে ইউটিউবের ভিতর তো আমার ফার্স্ট যে টিপসটি সেটি হচ্ছে তোমাকে তোমার উপযোগী যে টপিক সেই টপিকের উপর ভিডিও বানানো শুরু করতে হবে এবং আজকে এক টপিকের উপর কালকে এক টপিকের উপর এর পরের দিন আরেক টপিকের উপর ভিডিও বানানো যাবে না এখন আমরা চলে যাব দুই নাম্বার যে টিপস সেটিতে তো তোমরা তো ক্যাটাগরি সিলেক্ট করে ফেলেছো এরপর হচ্ছে তুমি যে টপিকের উপর ভিডিও বানাবে সেই টপিকই ইউটিউবে লিখে প্রথমত তুমি সার্চ করবে সার্চ করার পর প্রথম দুই তিনটা ভিডিও যেগুলো আসবে সেগুলোকে তুমি অ্যানালাইজ করবে এবং সেই ভিডিওগুলোকে তুমি পর্যবেক্ষণ করবে কোন ভিডিওর ভিউজ বেশি সেই ভিডিওটি কোন টপিকের উপর এবং সেই চ্যানেলে ঢুকে তুমি সেই চ্যানেলকে ফলো করবে তারা কোন টপিকের উপর ভিডিও বানায় এবং কি ওই ধরনের ভিডিও তুমি বানাতে পারবে কিনা মূলত দুই নাম্বার টপিকস বা দুই নাম্বার টিপসে আমি বলতেছি তোমাদেরকে তুমি অ্যানালাইজ করবে তোমার টপিকের উপর তুমি যে টপিকটা সিলেক্ট করেছো যে ক্যাটাগরিটা সিলেক্ট করেছো তো সেই চ্যানেলগুলো যে টপিকের উপর ভিডিও বানায় তুমি সেই টপিকের উপর ভিডিও বানানোর চেষ্টা করবে তো বন্ধুরা এই ছিল দুই নাম্বার টিপস যেখানে তুমি অন্যের ভিডিওকে অ্যানালাইজ করবে এবং তোমার মতো সেম ক্যাটাগরিতে ভিডিও বানায় তাদের মতো ভিডিও বানানোর ট্রাই করবে এবং তাদের মতো কোয়ালিটি দিয়ে ট্রাই করবে তোমার ভিডিওতে এটি হচ্ছে দুই নাম্বার এরপর আমরা চলে যাব তিন নাম্বার টিপসে যেখানে আমি তোমাদেরকে একটি জিনিস বলবো যে জিনিসটা হচ্ছে তোমার ভিডিওর মোস্ট মোস্ট মোস্ট ভাইরাল করার একটি জিনিস সেটা হচ্ছে থাবনেইল অ্যাট্রাকটিভ থাবনেইল যে থাবনেইলটা তোমার সরি আমার ইংলিশে ভুল থাকতে পারে আকর্ষণীয় থামনেল বলি এক্ষেত্রে যেহেতু আমার ইংলিশ অত ভালো না আকর্ষণীয় থামনেল ইউজ করবে এই জিনিসটা আমি মনে করি একটা ভিডিওর প্রাণ তোমার এই থাবনেল দেখেই তোমার ভিডিওতে মানুষে প্রবেশ করবে এই থাবনেল যদি ঠিক না হয় তোমার কিন্তু থাবনেল দেখেই মানুষের চলে যাবে তোমার ভিডিও আর কেউ দেখবে না তো থাবনেল ঠিক করার পর তোমার আগে থাবনেলের দিকে খেয়াল দিতে হবে যাতে করে আকর্ষণীয় হয় থাবনেলটা আবার থাবনেল আকর্ষণীয় করতে গিয়ে এরকম করা যাবে না যাতে করে তোমার থাবনেলের বিষয় আলাদা হয়ে যায় তোমার ভিডিওর বিষয় আলাদা হয় এখানে কিন্তু মিসলিডিং মেটাডাটার আওতাভুক্ত হবে এবং তোমার চ্যানেল গাইডলাইন স্ট্রাইকও খেতে পারে তো সেদিকে সতর্ক থাকেই তোমাদেরকে আকর্ষণীয় থাবনেল বানাতে হবে যাতে তোমার ভিডিওর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাবনেল তুমি তৈরি করতে পারো আর এটা হচ্ছে মোস্ট মোস্ট মোস্ট একটি গুরুত্বপূর্ণ বিষয় একটি ভিডিও বা একটি চ্যানেল র্যাঙ্কিং বা ভাইরাল করার জন্য তাই তোমাকে অবশ্যই থাবনেলের দিকে ভালো মতো খেয়াল দিতে হবে যাক তোমার ভিডিও বানাতে এক ঘন্টা দুই ঘন্টা গেলেও তোমার থাবনেল বানাতেই দুই তিন ঘন্টা দিয়ে দিতে হবে তো তোমাকে থাবনেল বানানো শিখতে হবে এরপর হচ্ছে চার নাম্বার টিপস চার নাম্বার টিপসে গিয়ে বলবো একই টপিক্সের উপর ভিডিও বানাইতেই থাকতে হবে তুমি যে যে ক্যাটাগরি সিলেক্ট করছিলা সেই ক্যাটাগরির আন্ডারে যে টপিকের তুমি ভিডিও বানানো শুরু করছো ঠিক সেই টপিকের উপরই বানানো থাকতে হবে ভিডিওগুলো প্রত্যেক দিন যে টপিকের উপর ভিডিও দাও হঠাৎ করে একদিন তুমি অন্য টপিকের উপর ভিডিও দেওয়া শুরু করলা এবং এরপর থেকে তুমি অন্য টপিকে ভিডিও দিতেই থাকলা তাহলে কি হবে তোমাকে এর আগে যারা সাবস্ক্রাইব করছিল তারা কিন্তু তোমার আগের টপিকের জন্য সাবস্ক্রাইব করছিল তারা কিন্তু তোমার আগের টপিকের ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করছিল এরপর যখন তুমি অন্য টপিকে চলে গেলে তখন কিন্তু তারা কিন্তু তোমাকে আনসাবস্ক্রাইব না করলেও ভিউ কিন্তু তোমার কম আসবে যার কারণে তোমার ভিউয়ার রিটেনশন যেটি আছে সেটি কিন্তু কমে যাবে এর ক্ষেত্রে তোমার তোমার চ্যানেলের র্যাঙ্কিং ডাউনে চলে যাবে এরপর তোমার চ্যানেল র্যাঙ্কিং আর হবে না সেক্ষেত্রে তোমার সমস্যা হতে পারে তাই তুমি সবসময় একই টপিকের উপর ভিডিও দেওয়ার দিকে গুরুত্ব দেবে এবং ফোকাস করবে অন্য টপিকে তুমি মাঝে মধ্যে একটা দুটো দিতে পারো সেক্ষেত্রে সেটা শুধু তোমার এক্সপিরিয়েন্স করার জন্য বা অভিজ্ঞতা নেওয়ার জন্য যে ওই টপিকের উপর তোমার ভিডিওগুলো চলতেছে কিনা আদারওয়াইজ তোমার উপর তোমার চ্যানেলে যে টপিক্সের উপর ভিডিও ভাইরাল হয়ে গেছে বা যে টপিকস মানুষ বেশি দেখে সেই টপিকসের উপরেই তোমার ভিডিও বানানো উচিত এরপর একটা মোস্ট মোস্ট ওয়ান্টেড টপিক যেটা সব ইউটিউবারই একযোগে বলে এরকমই একটি টপিক আমিও বলবো তোমাদেরকে সেটি হচ্ছে পাঁচ নাম্বার আর এটি হচ্ছে আসলে এখানে নাম্বার কোনো ফ্যাক্ট না তুমি বিষয়গুলো বুঝতেছো কিনা সেটা ফ্যাক্ট এখানে নাম্বার দিয়ে কিছু হবে না এখানে জাস্ট নাম্বারগুলো আমি বোঝানোর ক্ষেত্রে এমনি নাম্বারিং করে দিচ্ছি এখানে পাঁচ নাম্বার যে নাম্বারটি বলতেছি সেটি হচ্ছে রেগুলার বা কন্টিনিউ ভিডিও আপলোডিং এবং এটি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় রেগুলার ভিডিও আপলোডিং করতে হবে রেগুলার বলতে যে প্রত্যেক দিন প্রত্যেক ঘন্টায় ভিডিও দিতে হবে সেরকম কিছু না তুমি যদি সপ্তাহে একটি করে ভিডিও দাও তাহলে তোমার থেকে প্রত্যেক সপ্তাহে একটি করে ভিডিও দিতে থাকতে হবে এটাকেই বলে কন্টিনিউস আর তুমি যদি এক মাসে একটা দাও সেক্ষেত্রে তোমার প্রত্যেক মাসে একটা করে ভিডিও দিতে হবে এটা তোমার জন্য কন্টিনিউ আর তুমি যদি দিনে একটা করে দাও সেক্ষেত্রে তোমার দিনে একটা করে দিতে হবে এরপর তুমি যদি দুই দিন পর পর একটা দাও সেক্ষেত্রে দুই দিন পর পর দিতে হবে তো এটাই হচ্ছে কন্টিনিউ ভিডিও আপলোডিং তো আশা করি তোমাকে বুঝাইতে পারছি পাঁচটি বিষয়গুলো যারা ইউটিউবিং করতে চাও এবং এই টিপসগুলো যদি তোমরা মেনে চলো তাহলে আমি গ্রান্টি দিয়ে তোমাদেরকে বলবো অবশ্যই অবশ্যই তোমরা ওয়ান থাউজেন্ড সাবস্ক্রাইবার গেইন করতে পারবে খুব দ্রুত তো অবশ্যই ইউটিউবিং করতে গেলে কিছু ধৈর্যের ব্যাপার আছে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য ধারণ করে একদিন কাজ করে যাও অবশ্যই একদিন তুমি সফল হতে পারবে তো বন্ধুরা এই বলে আজকে আমার ভিডিও আমি শেষ করতে চলেছি আর যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবে কেননা তোমরা সবাই জানো আমাদের চ্যানেলে ইনকাম রিলেটেড ইউটিউবের youtubing related and technology related ভিডিওগুলো আসতেই থাকে তো তোমরা যদি এর যে কোনো একটি বিষয়ে ইন্টারেস্টেড হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবে ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গেই থাকার জন্য আর একটি কথা হ্যাঁ বন্ধুরা এদিকে দেখো একটি ভিডিও রয়েছে সেটিও এই টপিকের উপর